হ্যালো বন্ধুরা আমরা তো এটা সবাই জানি আজ থেকে তেরো দশমিক সাত বিলিয়ন বছর পূর্বে এমন একটি ঘটনা ঘটেছে যার পরে তৈরি হয়েছে আমাদের এই ব্রহ্মাণ্ড তখন এমন একটি বিস্ফোরণ হয়েছিল যেটাকে আমরা বিগ ব্যাং বলে থাকি বিগ ব্যাংয়ের পরে তৈরি হয় সমস্ত জিনিস যা আমরা দেখছি অনুভব করতে পারছি এবং শুতে পারছি তখন সমস্ত জিনিস সৃষ্টি হয়েছিল যা আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি এখানে এসে আমাদের মনে বিভিন্ন রকমের প্রশ্ন আসে যেমন বিগ ব্যাং কেন হলো কিভাবে হলো এবং এই বিগ ব্যাং কে ঘটিয়েছে এটার উত্তর আমাদের কাছে নেই আর না আমরা কখনো এটার উত্তর জানতে পারব ওকে বন্ধুরা এ পর্যন্ত সব কিছু ঠিক আছে কিন্তু প্রশ্ন তৈরি হলো আমাদের এই ইউনিভার্সের জন্ম যে বিগ ব্যাং থেকে হয়েছিল সেটা আমরা কিভাবে জানতে পারলাম তার কি প্রমাণ আছে এই সমস্ত প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আজকের এই ভিডিও থেকে বন্ধুরা ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন বিগ ব্যাংয়ের খোঁজ শুরু হয়েছিল ষোলোশো সালে যখন একজন ডাস আই গ্লাস মেকার এমন একটি জিনিসের আবিষ্কার করেন যেটা দিয়ে কোনো বস্তুকে তিন গুণ পর্যন্ত ম্যাগনিফাই করা যেত আর এখান থেকে শুরু হয় টেলিস্কোপের আবিষ্কার এর এক বছর পর ষোলোশো সালে ইতালিয়ান অ্যাস্ট্রোনোমার গ্যালিলিও গ্যালিলি তার প্রথম টেলিস্কোপ নির্মাণ করেন আর এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা এটি মানুষের সম্পূর্ণ ধ্যান ধারণাকে পরিবর্তন করে দেয় আর এই মহান আবিষ্কারের জন্য তাকে ফাদার অফ টেলিস্কোপ বলা হয়ে থাকে এটার সাহায্যে মানুষ দূরে কোনো বস্তুকে অতি সহজেই দেখতে সক্ষম হয় যখন গ্যালিলিও এটা দেখে রাতের আকাশে কিছু তারা আসলে সত্যিই তারা নয় যা আসলে গ্রহ আর আমাদের পৃথিবীর মতোই পরিক্রমা করছে কিন্তু পৃথিবীর নয় সূর্যের তখনকার সময়ের ধর্মপ্রেমীদের কাছে যেটা মোটেও বিশ্বাসযোগ্য ছিল না গ্যালিলিও তখন কোপার্নিকাসের হোলিও সেন্ড্রিক থিওরিকে সমর্থন করে বলেন সত্যি অর্থে আমাদের পৃথিবী ইউনিভার্সের কেন্দ্র নয় সূর্য আমাদের সৌরমণ্ডলের কেন্দ্র কিন্তু তখনকার চার্জ এটাকে মোটেও বিশ্বাস করতেন না তার এই খোঁজের জন্য তাকে আজীবনের জন্য কারাবাস দেওয়া হয় ষোলোশো সালে কারাগারে থাকা অবস্থায় তার মৃত্যু হয় কিন্তু সত্য লুকিয়ে থাকেনি সময়ের সাথে সাথে আরও আধুনিক হতে থাকে টেলিস্কোপ আর খোঁজ হতে শুরু করে নতুন নতুন গ্রহের কুড়ি শতাব্দীর শুরু থেকেই বাউন্ডার অবজারভেটরি আবিষ্কার হয় ওই সময়কার সব থেকে অ্যাডভান্স অবজারভেটরি ছিল এটা এটাকে তৈরি করে আমেরিকান অ্যাস্ট্রোনমার হেল্প যেটা তৈরির মূল উদ্দেশ্য ছিল আমাদের গ্যালাক্সির বাইরে কি আছে তাকে জানা যেটা ছিল তখনকার সময়ের সবচেয়ে বড় টেলিস্কোপ উনিশশো সালে যখন এটার সাহায্যে মহাকাশে চোখ রাখা হয় তখন বিজ্ঞানীরা অবাক হয়ে যায় তারা বুঝতেই পারে না তারা কি দেখছে তারা দেখে অদ্ভুত আলোর মেঘ যেগুলো আলাদা আলাদা আকারের ছিল তাদের ধারণা অনুযায়ী সেগুলো ছিল নেই ওই সময় তারা এটা জানতেন না সত্যি আর ওগুলো আমাদের থেকে কতটা দূরে আছে এরপর হেল ইনভাইট করেন পৃথিবীর সব বড় বড় অ্যাস্ট্রোনমার যেন তারা এই রহস্যের পর্দা উঠাতে পারে এদের মধ্যে একজন ছিলেন অ্যাডমিন হাবে তিনি রাত জেগে জেগে টেলিস্কোপের সাহায্যে সব নেবুলা অধ্যয়ন করতেন আর ওই সব নেবুলার মধ্যে একটি তার দৃষ্টি আকর্ষণ করে যেটার নাম অ্যান্ড্রোমেটা নেবুলা হাবেল অ্যান্ড্রোমেটা নেবুলাতে থাকা তারা দেখতে পেতেন কিন্তু অ্যান্ড্রোমেটা আমাদের মতো একটি গ্যালাক্সি সেটা প্রমাণ করার জন্য অ্যান্ড্রোমেটা আমাদের থেকে কত দূরে আছে সেটা প্রমাণ করার প্রয়োজন ছিল তখনকার সময়ে যেটা প্রমাণ করা খুব কঠিন এক ব্যাপার ছিল কিন্তু হাবেল আর মানে তিনি স্ট্যান্ডার্ড ক্যান্ডিমিটার সাহায্যে অ্যান্ড্রোমিটার ডিস্টেন্সকে পরিমাপ করেন এবং এটা অনুমান করেন অ্যান্ড্রোমিটা আমাদের থেকে প্রায় চার লক্ষ লাইট দূরে এর মানে এটা হচ্ছে আমাদের মিল্কীয় গ্যালাক্সি বাইরে এটা অন্য একটি গ্যালাক্সি মানে নতুন আরেকটি দুনিয়া এরপর আরও অনেক নতুন নতুন গ্যালাক্সি খোঁজ করে তিনি দেখেন আমাদের আশেপাশে সব গ্যালাক্সি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে বা ছড়িয়ে পড়ছে কিন্তু সত্যিকার অর্থে এটা কেন হচ্ছে এটা কিন্তু আমরা জানি কিন্তু হ্যাঁ ছড়িয়ে পড়ছে ইউনিভার্সিটি হতে প্রশ্ন আসে তার মানে কোনো এক সময় ছিল যখন আমাদের এই ব্রহ্মাণ্ডে সব কিছু সম্পূর্ণ হয়েছিল আর এখান থেকে জন্ম হয় big bang theory big bang theory সম্পর্কে একটি ক্ষুদ্র কথা যেটা প্রোটনের আকারে ছিল তার মধ্যে একটি বিশাল বিস্ফোরণ হয় আর এই মহাবিশ্বের জন্ম হয় কিন্তু সত্যি বিগ ব্যাং হয়েছিল এটা প্রমাণ করার জন্য বিজ্ঞানীদের প্রয়োজন ছিল আরও একটি আলাদা প্রকার টেলিস্কোপ যার সাহায্যে বিজ্ঞানীরা আরও ম্যাগনেটিক দেখতে পাবে যতই কেবল বাড়তে থাকে ততই ম্যাগনেটিক হয়ে মাইক্রোওয়েভ হয়ে রেডিও হয়ে যেটাকে আমরা খালি চোখে দেখতে না পারলেও এটার সাহায্যে আমরা ব্রহ্মাণ্ডের সব কিছু দেখতে পারি তার সম্পর্কে অনেক কিছু জানতে পারি উনিশশো চৌষট্টি সালে রবার্ট অ্যান্ড্রিয়াস একটি যন্ত্র আবিষ্কার করছিল এটার সাহায্যে মহাকাশ থেকে আসা মাইক্রোওয়েভ আর রেডিও অবজার্ভ করা যায় কিন্তু তারা ভেবেছিল যে তারা আমাদের গেলে গ্যালাক্সির বাইরে হওয়া আলো দেখতে পাবে কিন্তু তারা ওই রেডিও যখন স্পেসের একটি জায়গায় স্থাপন করে একদিকে অবজার্ভ করে তখন অদ্ভুত কিছু দেখা যায় এখানে কিছু ঘর ছিল তারপরও ওই সিগন্যাল হয় আসলে ওই স্থানের তাপমাত্রা কথা ছিল কিন্তু তখনকার তাপমাত্রা ছিল চার ডিগ্রি যেটা তারা বুঝতে পারত কিন্তু তারা নিজের কথাতে বিজ্ঞানের প্রমাণ করে দিয়েছেন আমরা রাতের আকাশে সমস্ত তারাকে যদি সরিয়ে দেয় তাহলে আকাশে হালকা আলো দেখতে পাবো আর এটা হলো বিগ ব্যাংকের সময়কার আলো যা মাইক্রোওয়েভ ফর্মে আছে এরপর উনিশশো সালে এই গবেষণার জন্য তাকে নোবেল প্রাইজে সম্মানিত করা হয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন